করে বলতেছে হবিবুর রহমান টাকা পায় না যে ঘরের থেকে টাকা আসছে রে বাবা ওই বাড়ির খেতা শিলায় তবে তুমি করা লাগবে আজকের দিন বুঝি ওই টাইমে আমার মা যদি আমাকে করতো আমি মানুষের ফুটেলে ফুটেলে কাজ করে আমার মা যদি কাজে দিত আমি কামলা হইতাম রে বাবা আমার ইচ্ছা করলে মা কাজে দিতে পারতো কিন্তু আমার মা করে আমার লেখাপড়া করাইছে আজকে ওই মা জননীর দুয়ার বরকতে বাবা আপনার সামনে আমি কথা বলি এই জন্যই বলি বাবা বাবা একটা দামি জিনিস মা একটা দামি জিনিস সকাল সন্ধ্যা পর্যন্ত যাদের মা নাই বাবা নাই আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষকে বাবা বাবা দেখেন কোনো মানুষকে যদি মা ডাকেন আপনি বলেন তো ভাই যান আপন বাবা মার মতো জীবনে জীবনে কোনোদিন আপন বাবা মারো মতন হয় না কারণ এই জগতের মধ্যে বাবা সে বুঝতে পারে বাবা মা কেমন একটা জিনিস আমি আমার মারে নিয়ে যখন বাবা কাবা গর্তন করতে যাই মধ্যে আমার বাবা বহু আমার আগ বাইরে গেল আমি কিন্তু কাঁদছি না জানেননি কারণ আমি আল্লাহর বাড়ি যাইছি বাবা আমি নবীর রমজা তো করবো কেন কাঁদবো কিন্তু মানুষ যখন আমার কাছ থেকে চলে যাওয়া একটা মুরব্বী আমার কাছ থেকে বিদায় নিতেছে বলে বল বলে সব যাচ্ছে দোয়া করার ওই টাইমে আমার কান্না দেখে বাবা এয়ারপোর্টের অনেক মানুষ অবাক হয়ে গেল কিন্তু আমি কেন কাঁদছি মানুষে বাপ্পো বাপ্পো যে মানুষে বাবা আল্লাহর কাবাগর তপ করতে গেলে কান্দে না বাবা আমি কাঁদছি জানেন না সব মানুষের বিদায় নিয়ে যখন যা লাস্ট টাইমে মুরব্বী মানুষে বলার লগে লগে আমার মনে পড়ে গেল হারে ওই মানুষটাই যদি আমার বাবা দেখতো রে আমার একবার বলে ডাক দেয়া বলতে হবে বড় রহমান যাও যাও আমি বাবা হিসাবে তোমার এই জন্যই বলি মহেন্দ্র প্রত্যেকটা মানুষের কাছে আমার আকুল আবেদন যার মা পাশে আপনি একা যাবেন রে বাবা ওই কবরের পাশে গাই আপনি কিছু জানেন বা না জানেন আপনি নিজে একাই হাত তুলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আল্লাহ এমন একটা টাইম আমার বাবার নিয়ে গেল এমন একটা টাইম আমার মার নিয়ে গেল আমার হাতে টাকা ছিল না আমার হাতে কিছু ছিল না এখন গাড়ি দিছ নারী দিছ আল্লাহ এখন তুমি আমাকে বহু টাকার মালিক বানাইছ কিন্তু ভালো ভালো কাপড় দিব মা আজকে আমার কাছে আমার বাবা কবরের পাশে শুয়ে আছে আপনি যদি হাত তুলে তুমি করেন আল্লাহ আমার বাবার শান্তি দাও আমার মার কবরে শান্তি দাও আমার আল্লাহ জান্নাতি বিস্তার কবরে বিছায়া দিবে আল্লাহর কাছে কবল হয় সন্তান হয়ে বাবা বাবা মার জন্ম দোয়া করবেন আর আপনার বাবা চলে গেছে মা চলে গেছে এদের কবরের রূহ মাগফিরাত কামনার জন্য আপনি কি পারেন যদি জীবিত থাকতে বহুত টাকা খরচ করা লাগতো এখন কি আপনি শান্তি থাকার জন্য আপনি যদি পারেন আল্লাহ আমার বাবা মারা থাকলে বহু চিকিৎসা করা লাগতো খাওয়ন দেওয়া লাগতো বহুত কিছু করা লাগতো মা বাবা চলে গেছে আজকে যদি আমি পারি আমার ওই আদরের মা বাবার কবর বসির রহমান ফিরাত কামনার জন্য আমার বাবার নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদের সার ডালায় দেওয়ার জন্য ওই আদরের মা বাবার নামে আমার জীবনের মেহনতের কামাই থেকে আমি দুই কুইন্টাল রথ মার নামে এক কুইন্টাল রথ দিব বাবার নামে এক কুইন্টাল রথ আস্তে আস্তে করে আমি টান করা দেব লাহে লাহে করে দেব পকেটে যদি এখন আছে বাবা নগদ দেয়া দেব না থাকলে আস্তে আস্তে করে দেব আল্লাহ ওই ছেলের ওই মানুষের বাবা মারে খবরের ভিতরে একটা জান্নাতি বিস্তাবে ছায়া দাও এমন স্বাভাবিক অবস্থায় দিল খুলে আপনার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাতে বাবা কাবা ঘর তপ করে আমি ত্রদায় আর নবীজির রওজা খানা যাতে আপনি জিয়ারত করতে পারেন এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর আশিক বান্দা অঞ্চলের মধ্যে আছেন আপনার বাবা মার রহমান মাগফিরাত কামানোর জন্য দুই কুইন্টাল রক্ত দেওয়ালা আমি দিল খুলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে ওই গাইবির থেকে মদত দান করার এমন কোন দরদি আছেন বাবা এই মুজ দেশের ভিতরে দুই কুইন্টাল রড আল্লাহর রাস্তায় দান করবে একটা লোক চাইছি আস্তে আস্তে করে দিয়ে দিবেন বা এক কুইন্টাল রড আপনি পারেন এক কুইন্টাল রড অথবা দুই কুইন্টাল রড আপনি আল্লাহকে ওয়াস্তে একটা লোক আছেন কি বাবা আপনি দাঁড়ান দিল খুলে আমি আপনার জন্য দোয়া করব মুসাফির অবস্থায় বাবা আছি আপনার জন্য আমি দিব আসেন কোন আল্লাহর পিয়ারা বান্দা রহিকুল ইসলাম নারাই তাকবীর জোরে বলেন নারাই তাকবীর আয় আল্লাহ তাআলা জনাব সফিকুল ইসলাম সাহেব নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা তোমার বান্দা সফিকুল ইসলাম সাহেব আল্লাহ তুই কোনটাল দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সফিকুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও সফিকুল ইসলামকে হায়াত তৈয়বা দান করে দাও ওগো মাওলা রে তুমি আমার কাহারে শফিকুল ইসলামের দুই কন্ডাল রপ্তান করেছেন আল্লাহ তুমি কবল করা দাও শফিকুল ইসলামের মা বাবাকে মাফ করা দাও বাবা উঠবেন না যাবেন না পাঁচ দশ মিনিট সময় বসুন এরপরে তারপর রক্ষাবেন সিন্নিকা দোয়া করে চলে যাবেন আল্লাহর ঘরের জন্য দুই কুইন্টাল রব তোমার বান্দা দান করেছেন তুমি কবল করে নাও হায়াত বাড়ায় দাও নারাই থাকবে ইসলাম সাহা আল্লাহ তাআলা তোমার বান্দা বাহারুল ইসলাম সাহেব আল্লাহ তুমি কন্ট্রোল দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও বাহারুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও বাহারুল ইসলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও বাহারুল ইসলাম আল্লাহ তুমি কবুল করো নাও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি কাবা গর্ত করাইও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি নবীর রওজা জিয়ারত করাইও বাহারুল ইসলামকে আল্লাহ তুমি মাফ করে দাও দাও দাও ও হ্যাঁ ভালো করে শুনে নেন আমার ভাই জানেরা ভাইয়ারা আল্লাহর ঘর যদি আপনি বানাইয়া দেন আল্লাহর ঘর যদি সুন্দর করে নেন মান বানালিল্লাহি মাসজিদান মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত এই জমিনের ভিতরে যারা মসজিদ বানায়া দেয় এই জমিনের ভিতরে যারা মসজিদ আবাদ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটি পালা খানা বানায়া দিবে প্রত্যেকের নসিবে আসেন কোন আশিক বান্দা দুই কুইন্টাল রপ্তানি ওয়ালা বাবা দাঁড়ায় যাও আর একটা কথা মনে রাখবেন সব মানুষের টাকা পয়সা মসজিদে লাগে না সব মানুষের টাকা বাবা আল্লাহর ঘরে লাগে না মর্তুজ আলী মেম্বার নারায় থাকবে নারায় থাকবে মর্তুজ আলী মেম্বার সাহা মর্তুজ আলী মেম্বার সাহা হবে না আগুনে পড়বে না সবাই জারিয়া কিয়ামতের সবাই আখিরাতের পঞ্জি আল্লাহ তুমি কবল করো জোরে বলে না নারাই তাকবীর আল্লাহু আকবার আরো জোরে আলহাস সাহা হে আল্লাহ তাআলা তোমার বান্দা আল হাসবা সালে সাহাব রব্বুল আলামিন ও ও দয়ার আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুই কোনটা দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতাকে maaf করে দাও হায়াত তৈয়বা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে কারা করাইও নবীজির রওজা খানে জিয়ারত করাইও আল্লাহুম্মা আমিন মোদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন আর ভাইজান কি আছেন তুই কোনটা দান বানাও আর আছেন বাবা রড দেনেওয়ালা দুই কুইন্টাল রড দেনেওয়ালা কেউ আছেন বাবা বা এক কুইন্টাল রড দেনেওয়ালা আপনি দাঁড়ান পড়ার পর দাঁড়ান ইনশাল্লাহ এক কুইন্টাল রড বাবা মারা নামে দান করবেন নারাই থাকবি আল্লাহ তাআলা তোমার বান্দা সিরাজুল হক সাহেব আল্লাহ এক কুইন্টাল রক্তদান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও সিরাজুল ইসলামের জানমাল কবুল করো সিরাজুল ইসলামের মা বাবাকে মাফ করে দাও সিরাজুল ইসলামকে হায়াত পাকি প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানাও রে দয়ার আল্লাহ সিরাজুল ইসলাম রে আল্লাহ তুমি কবুল করে নাও রফিউল হক নারায়ে তাকবীর আল্লাহ আকবার নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা তোমার বান্দা রব্বুল আলামিন শফিউল হক এক রদ দিব আল্লাহ তুমি কবুল করে নাও শফিউল হক সাহেবের জানমাল কবুল করো শফিউল হকের মা বাবাকে মাফ করে দাও শফিউল হক আল্লাহ প্রদান করো দিনদার ইমানদার নেকদার বানায় নাও আল্লাহ গো তুমি তোমার বান্দার দিনের কবুল করো জোরে বলেন আমিন ক্ষমা মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আর কে আছেন বাবা দাম আর কেউ আছেন এক কুইন্টাল রড বলা বাবা সাত জ্বালায় হবে আপনারা যে যত পারেন এক কুইন্টাল রড মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো যারা নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা তোমার বান্দা হাফেজ জাহাঙ্গীর আলম সাহেব নামটা বড় সুন্দর আল্লাহ তব তোমার বান্দা কোরআন শরীফ পড়ানে তোমার বান্দা আল্লাহ কোরআন শরীফ পড়ানে ওয়ালা আল্লাহ তাআলা 30 পারা কোরআন হিফজ তোমার যে পবিত্র কলম এই কালাম মুখস্থ করনে ওয়ালা বান্দা জাহাঙ্গীর আলম হ্যাঁ কোনটা করে দিল আল্লাহ তুমি কবল করে নাও করে দাও হায়াতে তো ইবাদান করো দিনদার ইমানদার রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে ক্ষমা করে দাও আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবল করো পর্দার পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যার কাছে যত আছে আপনারা সবাই দুই তিনজন মা বোনেরা অরুণা দিয়া টাকাটা পয়সাটা উড়াইয়া টাকাগুলি একসাথে জমা করিয়া কমিটির সিনাক্ত মানুষের হাতের কাছে আপনারা দিয়া পাঠাইয়া দেন আর যদি কেউ বেশি হাতে দান করেন কাগজের মধ্যে নামটা লেখাইয়া স্টেজের মধ্যে পাঠাইয়া দেন আর মা বোনেরা আপনারা যদি পারেন যে যত পারেন আল্লাহর ঘরের জন্য যে যত টাকা দান করবেন দুই তিনজন চার পাঁচজন মা বোনের যারা করোনার মধ্যে টাকাগুলি উঠাইয়া স্টেজের মধ্যে পাঠাইয়া দেন স্পিডে করেন কথা কম বলবেন কথা না বলিয়া টাকাগুলি উঠাইয়া পাঠাইয়া দেন আর বেশি হাতে দান করেন বলা মা বোনে কাগজের মধ্যে নামটা লেখাইয়া দেন মাশাআল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন নারাই তাকবীর আল্লাহ জনাব নবী হোসেন সাহাব জনাব নবী হোসেন সাহাবে আল্লাহ গো এক কুইন্টাল রপ্তান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও নবী হোসেন সাহাবের জান মা কবুল করো নবী হোসেনের মা বাবা মান করে দাও নবী হোসেনকে হায়াত বাড়াইয়া দাও নবী হোসেন আল্লাহ গো ও দয়ার আল্লাহ নবী হোসেন কাল্লা তুমি ক্ষমা করে দাও দাও মাটিতে থেকে মাটিতে মহরম মাটিতে থেকে হবে রাখি ও সরম আল্লাহ এক আল্লাহ তুমি মা বাবাকে মাফ করে দাও জামাল উদ্দিনের প্রদান করে দাও ওগো কিছু টাকা এখনই দিয়া দিলেন আপনি যত পারেন এখন দিয়ে দিতে পারেন নগদ পরের দিয়ে আপনি আস্তে আস্তে করে দিয়া দেবেন এমন কোন দরদি যদি আছেন রে বাবা যারা যারা হক স্বীকার করতেছেন এক কুইন্টাল দুই কুইন্টাল নগদ কিছু দান করে দেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উসুলি হিসাবে আপনার কবুল করে নেবে সিলভার আলী মাশাআল্লাহ এক প্রেসিডেন্ট সিলভার আলী নারে থাকবে তোমার বান্দা তো পান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো নাও আমি ভিতরে মাফ করে দাও হায়াত তুই দান করো দিদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন দয়ার আল্লাহ কত টাকা কত পয়সা ও কারণে যাই আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় দানকারীদের দান দেখিয়া যে করে বেহালা কঠিন কবরের মাঝে হবে সন্ধ্যালা ইপার বাঙ্গাই ঘরে এই তো নদীর খেলা সকালবেলা আমার ধনী ভেত ফকির সন্ধ্যাবেলা মাশাল্লাহ মাশাল্লাহ নারাই তাকবীর তোমার বান্দা আজহার আলী সাহাবে আল্লাহ এক কুইন্টাল রড দান করেছেন আল্লাহ তুমি কবুল করে দাও আজহার আলী সাহেবের জান মাল কবুল করো আজহারের বাপ মার মাফ করে দাও আজহার আলীর আল্লাহ ক্ষমা করে দাও আজহার আলীর আল্লাহ রে হায়াত বাড়ায় দাও আজাহার আলীর আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও আজাহার আলীর আল্লাহ ক্ষমা করে দাও দাও দাও আমিন হাজী আব্দুল গফুর মিয়া চার হাজার টাকা নগদ দাম করে দিয়েছেন আল্লাহ হাজি আব্দুল গফুর নিয়ে আল্লাহ তুমি কবল করো দেখতে বলা মায়ের নবী কামলিওয়ালা রওজা জিয়ারত করনে ওয়ালা আল্লাহ হাজী আব্দুল গফুর মিয়া সাহেবের জানমাল কবুল করে দাও মাতা পিতার আল্লাহ তুমি maaf করে দাও হায়াতে তয়্যিবা দান করো দিনদার ঈমানদার নাকি নাসির আলী 1000 টাকা নগদ দান করে দাও নাসির আলী সাহেবের জানমাল কবুল করে দাও নাসির আলী বাপ মানে maaf করে দাও নাসির আলী রে ক্ষমা করে দাও দাও সাগর আলী নারে তাকবীর সাগর আলী আল্লাহ পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ দুই হাজার টাকা নগদ আই আল্লাহ তালা সাগর আলী সাহাবের যান ভালো কবুল করো সাগর আলীর মাপ পরিমাপ করে দাও সাগর আলীর ক্ষমা করে দাও সাগর আলীর আমার আল্লাহ রে তুমি মাফ করে দাও আব্দুল মালিক সাহেব এক কুইন্টাল রপ্তান করে দিয়ে আল্লাহ তুমি কবুল করো আব্দুল মালিক সাহেবের জানমান কবুল করে দাও আব্দুল মালিকের বাপ মারে মাফ করে দাও আব্দুল মালিক আমার আল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ তুমি হায়াত করো আয়াল্লা আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ এক হাজার টাকা দান করো বাহারুল ইসলামে ফার্স্ট ভ্যাকসিন দিতে আল্লাহ কবুল করো বাহারুল ইসলামের জান কবুল করে নাও জোরে জোরে বলেন আমি আল্লাহ তোমার এক বান্দি মীরা বেগম এক কুইন্টাল রপ্তান করে দিয়ে দাও আল্লাহ তুমি কবুল করে নাও মীরা বেগমের জান কবুল করে নাও মীরা বেগম আল্লাহ তুমি ক্ষমা করে দাও এক কুইন্টাল রপ্তান করেছেন আল্লাহ তুমি কবুল করো মীরা বেগম ওগো আল্লাহ তুমি তোমার বান্দিরে হায়াত বাড়ায়া দাও মোস্তফা আলী এক কোটি দাও দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মোস্তফা আলী সাহেবের দান মাল কবুল করে দাও মোস্তফা আলীর মা মারমা করে দাও মোস্তফা আলীর আল্লাহ দাও আর কেড আছেন বাবা এক কুইন্টাল রড আছেন বাবা মার নামে নারাই থাকবে নারাই থাকবে করছে আল্লাহ আমার এই বক্তা হুজুরে পঞ্চাশ কেজির আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি কবল করো মাথা মাফ করো করো গলার কণ্ঠ রাখো যেভাবে আল্লাহ দিনদার ইমানদার দাও যেভাবে কথাগুলি কয় প্রত্যেকটা কথা মানুষের দিলের মধ্যে আসর ফায়দা করে দেয়া জোরে বলে না আমি আব্দুল আজিজ ভাই পঞ্চাশ কেজির অর্থে আল্লাহ কবল করে নাও আব্দুল আজিজের জান মাল কবল করো আল্লাহ তুমি তোমার বান্দার কবল করো আব্দুল আজিজ ভাই আল্লাহ পঞ্চাশ কেজি রড দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো মাথা পিতার মাফ করে দাও হায়াত বাড়ায়া দাও আর কেডা আছেন 50 কেজি রড আপনার মা বাবার নামে দেন তো অর্ডার কত লাগবো দাঁড়ান কে আছেন বাবা দেন আল্লাহর গড্ডা সাড্ডা লাগিয়ে দিবেন আল্লাহু আকবার আর দিল লাগা কে बैठे रहे तो আয় আল্লাহ তাআলা দিলদার ও মাওলা রে দয়ার আল্লাহ দিলদার আলীর কবল করো দিলদার দিলদার আলীর জান মাল কবল করে নাও দিলদার আলীর মাফ করে দাও গো দিলদার আলীর হায়াত বাড়ায়া দাও দিলদার আলীর মাফ করে দাও মেলাতে হাদিস আল্লাহ কবুল করো হুদা দশ কিলো আল্লাহ তুমি কবুল করো সবাই জোরে কোন আমিন মা বোনের দান কবুল করো জোরে বলেন আমিন আয় আল্লাহ তাআলা জনাব মইনুল হক সাহেব আরো জোরে জনাব মইনুল হক সাহেব হে আল্লাহ তাআলা তোমার বান্দা মইনুল হক সাহেব আল্লাহ 5000 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও মইনুল হক সাহেব জান মাল কবুল করো মইনুল হকের মাপ মার মাপ করে দাও মইনুল হক আল্লাহ তুমি ক্ষমা করে দাও হায়াত তজিবা আল্লাহ হাক্কানি আলিমা বানায়া দাও আজিবুর রহমান আল্লাহ 50 কেজি রড তুমি কবুল করো আজিবুর রহমান করে কেজি রড দিব রে আল্লাহ তুমি কবুল করে নাও সাত ডালাই দেওয়ার জন্য আল্লাহর ঘরটা কে আছেন 50 কেজি রড তনু আকম তোমার বান্দা তনুয়া কম আল্লাহ তুমি কবুল করো না পঞ্চাশ কেজি রড আছেন আল্লাহ তুমি কবুল করো মাতা পিতাকে মাফ করা হয় তত ইবাদত করা দিন দারি নেক দার বানাও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ তুমি তোমার বান্দারা কবুল করো তুমি তোমার বান্দারে মাফ করে দাও যত দিন জীবন বিহীন বাঁচিবে রমজান আলী পঞ্চাশ কেজি রমজান করেছেন আল্লাহ তুমি কবুল করো না রমজান আলীর জান কবুল করো রমজান আলীর বাপ মারে মাফ করো যেদিন রমজান আলীর মৃত্যু দাও রোজা মুখে রাখিয়া রমজান মাসের মধ্যেই মৃত্যু দিও বলেন আমি হুমায়ুন কবির 50 কেজির অর্থ আল্লাহ কবুল করো হুমায়ুন কবিরের জানমা কবুল করে দাও হুমায়ুন কবিরের বাপ করে দাও হুমায়ুন কবিরের হায়াত দাও আব্বাস আলী স্যার ব্যক্তি আল্লাহ কবুল করে নাও আব্বাস আলী কবুল করে নাও আব্বাস আলীর বাপ করে দাও দাও দাও ওই টুকরা যুবক আমার আমার এই মসজিদের ভিতরে আল্লাহ কি ওয়াস্তে মেহেরবানি করে বাবা মসজিদের ছাদ ঢালা দিবে বহুত রডের দরকার বহুত রডের দরকার বর্তমান রডের কুইন্টাল কত আচ্ছা এইখানে দশটা মানুষ আমি দেখতে চাই দুই দুই করে হাজার টাকা দিবেন কে আছেন একটা লোক দ্বারা তো দুই হাজার টাকা দিবেন এখন নাই পরে দিবে আলী হোসেন আল্লাহ তোমার বান্দা আলী হোসেন আল্লাহ 50 কেজি রড দিয়েছেন আল্লাহ কবুল করো আলী হোসেনের জান মাল করে দাও আলী হোসেনের বাপ মা মাফ করে দাও আলী হোসেন ভাই ক্ষমা করে দাও আলী হোসেন ভাই হায়াত বাড়ায় দাও বাবা 2000 করে টাকা দেন ওরা আছেন এই মজলিসের ভিতরে একটা দুই হাজার টাকা দিবেন কে আছেন মার নামে হাজার বাবার নামে এক হাজার আছেন আব্দুল সালাম পাঁচ ব্যাক্সে ব্যক্তির আল্লাহ কবর করে নাও আব্বাস আলী আল্লাহ আব্দুল সালাম এজান মা কবর করে নাও আর যদি আছেন বাবা সিমিত দেন ওলাই দাঁড়ান পাঁচ ব্যাগ দশ ব্যাগকে কত দিবেন গো নবীর ঘর না বাবা আল্লাহর ঘরের জন্য দান করে অসীম সবের অংশীদার হয়ে যান আর কে আছেন সিমিত দেন ওলাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান আব্দুল হকান আনসারী করে নাও আব্দুল জান মাল কবুল করো মাতাবে তারা করে আর কে আছেন লা আল্লাহ পাঁচশো টাকা দিল লাল বানুর মা ক্ষমা করে দাও লাল বানুর মা বাবার মাফ করে দাও কবল করে নাও ও করে আব্দুল মান্নান পাঁচ ভ্যাকসিন দিতে আল্লাহ কবল করে নাও দাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো ফজল করে নাও ফজল হকের মার করে দাও ফজল হকের আল্লাহ ক্ষমা করে দাও ফজল হকের জান মাল কবুল করো ফজল মহিলা মানুষের কাদের আলী আল্লাহ কাদের আলী বোধ কি না জানি না মহিলা মানুষ কাদের আলী নামে পাঁচশো টাকা দান করে দিল কাদের আলী নামে সাহেবের কাদের আলীর বাপ মারা মাফ করে দাও কাদের আলীর ক্ষমা করে দাও হাফেজ করে নাও বিল্লাল আলী সাহেব আল্লাহ করে নাও আমার আখি আল্লাহর ঘরের জন্য দান অংশীদার হয়ে যান